কাজল কাজল আয় বাপ আয় বাপ কাজল কাজল আয় বাপ হ্যালো কাজল তোর এই অবস্থা হয়েছে বেটা তোর বই সব কিছু মারিয়ে দিন বেটা তোর বই রেখার সঙ্গে বিয়াও দিন তোর বই রেখার সঙ্গে বিয়াও দিন বাবা মুই যে ভালো হয়ে গেল বাবা মুই যে ভালো হয়ে গেল মা রেখা রেখা মার ধন সম্পত্তির অহংকার হয়েছিল ধন সম্পত্তির যে কোনো মূল্য নাই আজ মুই হারে হারে পূজা পালন রেখা আজ তোর তুই বিহার ব্যবস্থা করি সখীগণ সবাই বৈরাতি সবাই শো 노래

Oh, honey. দত্ত তুলিয়ে দাও আয় উলুধ্বনি দেবেন সবাই আমাদের সংক্ষিপ্ত পালা শেষ করা হলো